কি অবস্থা দেখছেন হ্যাঁ এটা এখন সিলেটের বন্যার বর্তমান অবস্থা আর এই অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে তাদের এখন ভীষণ সহযোগিতার প্রয়োজন বাট দুঃখের বিষয় কি জানেন এর মাঝেও কিছু মানুষ যাদের মন মানসিকতার একটু পরিবর্তন হয় নাই আগেও জঘন্য ছিল এখনো জঘন্য আছে আর ফিউচারেও জঘন্যই থাকবে পাঁচ দশ টাকার মোমবাতির দাম নিচ্ছে সত্তর আশি টাকা আর নৌকার ভাড়া পঞ্চাশ হাজার সব থেকে খারাপ লাগছে এই পোস্টার দেখে গর্ভবতী স্ত্রীকে বাঁচানোর জন্য চল্লিশ হাজার টাকা দিতে চাইলেও রাজি হয় নাই মাঝি আচ্ছা এরা কি আসলেই মানুষ নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর প্লিজ স্কিপ করে হলেও ভিডিও শেষ অংশটা অবশ্যই দেখবেন ওইটা বেশি জরুরি সিলেটের আশি ভাগ আর সুনামগঞ্জের প্রায় নব্বই ভাগ এলাকা ইতিমধ্যে ডুবে গেছে চারিদিকে শুধু পানি আর পানি বিশ্বাস করেন তাদের অবস্থা চোখে দেখার মতো না থানার পুলিশরা যে এগিয়ে আসবে সেগুলোও পানির নিচে হারিয়ে যাচ্ছে শুনলাম এই ভয়াবহ অবস্থার মধ্যেও নাকি আবার ডাকাতি হচ্ছে মানে আমরা কোথায় আছি রে ভাই তার থেকেও বড় কথা হলো এই ডাকাতের হাত থেকে একটু সাবধানে থাকলেই তো সেফলি থাকা যাবে কিন্তু যারা পাঁচ টাকার মোমবাতি একশো টাকা নিচ্ছে কিংবা পঞ্চাশ একশো টাকার নৌকা ভাড়া পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে এইসব ডাকাতের হাত থেকে কেমনে বাঁচবে ওখানকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই অনেক দূর থেকে ছুটে গেছে কিন্তু একটা নৌকার অভাবে অনেকেই কিছু করতে পারছে না কত রিকোয়েস্ট করেও একটা নৌকা পাচ্ছে না আচ্ছা এই মানুষগুলো তো আপনাদেরকে হেল্প করার জন্য এগিয়ে গেছে তাই না তাহলে এরকম সিন্ডিকেট করে এইগুলা জ্ঞান করতেছেন আপনি হয়তো এই মুহূর্তে সেফ আছেন ভালো আছেন তাই এগুলা করতেছেন বাট আল্লাহ না করুক কিছুক্ষণ পর যদি আপনারও এই অবস্থা হয় যাই হোক এগুলা নিয়ে কথা বলার এখন সময় নাই আশেপাশে যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ এই স্বেচ্ছাসেবক ভাইগুলাকে নৌকার ব্যবস্থা করে দেন আগামী দুই দিনের মধ্যে নাকি আরো আঠারোটা জেলায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সিলেট সুনামগঞ্জের ভয়াবহতা তো বাড়ছেই তাদের এখন প্রয়োজন আপনাদের সবার সহযোগিতা অনেকেই সাহায্যের জন্য ইতিমধ্যে সেখানে সেখানে চলে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাসরিফ ভাই হৃদয় আহমেদ শান্ত বিতিক বাস টিম এক টাকার মিল সহ অনেকেই এখন সেখানে তাদের সবকিছু দিয়ে ট্রাই করতেছে ওখানকার মানুষদের পাশে একটু দাঁড়ানোর সাকিব খান সোলাইমান সুকন স্যার সহ অনেক বড় বড় মানুষ পোস্ট দিচ্ছে রিকোয়েস্ট করছে বন্যায় কবলিত মানুষদের পাশে গিয়ে একটু দাঁড়ানোর জন্য আসলে এখন আমাদের সবার উচিত এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমি জানি সবার দ্বারা পসিবল না সেখানে গিয়ে হেল্প করা তবে আমার রিকোয়েস্ট আমরা দূর থেকে যতটুকু পারি আসেন ট্রাই করি নিজে সেখানে না যেতে পারলেও সেখানে যারা গেছে স্বেচ্ছাসেবক কিংবা আরো অন্য মানুষ তাদের সাথে যোগাযোগ করে আসেন যা যতটুকু সামর্থ্য এগিয়ে যায় আর একটা কথা আমি ছোট মানুষ হয়তো আমার সামর্থ্য অনেক কম আর ওই মানুষগুলোর পাশে গিয়ে তাসরিফ ভাই হৃদয় ভাইয়ের কাঁধে কাঁধ রেখে অসহায় মানুষগুলাকে হেল্প করা পসিবল হচ্ছে না তবে হ্যাঁ দূর থেকে আমার দ্বারা যতটুকু পসিবল আমি করবই আর আপনারা যদি আমার সাথে দূর থেকে তাদের পাশে দাঁড়াতে চান তাহলে প্লিজ এগিয়ে আসেন ওখানকার কোনো স্বেচ্ছাসেবকের সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর যদি ওখানকার কারোর সাথে যোগাযোগ করতে না পারেন কিংবা নিজের কাছে মনে হয় যে পঞ্চাশ একশো টাকা কিভাবে পাঠাবো তাহলে প্লিজ হেজিটেট না করে ক্যাপশনে দেওয়া নাম্বারগুলোয় টাকা পাঠাতে পারেন কারণ আপনাদের সবার পঞ্চাশ একশো টাকা এক জায়গায় করলে একটা বড় অ্যামাউন্ট হবে আর আমি কথা দিচ্ছি তাসরিফ ভাই হৃদয় ভাই কিংবা বিতিক বাস টিমের ঈশান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের টাকাগুলো ওখানকার অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার যে যা পারেন পঞ্চাশ একশো টাকা প্লিজ দ্বিধাবোধ না করে সবাই এগিয়ে আসেন কারণ আপনাদের পাঁচ দশ আর পঞ্চাশ একশো টাকা এক জায়গায় করলে হয়তো একটা পরিবার বেঁচে যাবে তবে হ্যাঁ আপনি নিজে যদি একটা বড় অ্যামাউন্ট দিতে চান তাহলে অবশ্যই সেখানে যদি আপনার কেউ পরিচিত থাকে কিংবা কারোর সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি নিজেই সেটা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আমার অপশনটা হলো তাদের জন্য যারা অনেকেই আছে হেল্প করতে কিন্তু সেখানকার কারোর সাথে যোগাযোগ করতে পারছে না বা তাদের অ্যামাউন্টটা ছোট তাই দ্বিধাবোধ করতেছে প্লিজ এই মুহূর্তে দ্বিধাবোধ করার সময় নাই যে যা পারেন এগিয়ে আসেন আর আমার অডিয়েন্স মানে আপনাদের কাছে রিকোয়েস্ট এতদিন ধরে বিশ্বাস করে আমাকে যে ভালোবাসাটা দিয়ে গেছেন প্লিজ হাত জোর করে বলছি আপনাদের যা যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসেন যদি তাও পসিবল না হয় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তো আরো একজন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিবে মেইন কথা হচ্ছে যে যেভাবেই হোক এই মুহূর্তে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ক্যাপশনে আমার নিজের পার্সোনাল বিকাশ ও নগদ নাম্বার দিয়ে দিলাম আই হোপ আমার ভালোবাসার মানুষগুলো এই দৃশ্য দেখে কখনোই চুপ করে থাকতে পারবে না তারা এগিয়ে আসবেই সিলেটের পাশে আছি আমরা আল্লাহ হাফিজ